সন্তান চিৎকার করে কান্না শুরু করলো ওরে বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে মেয়ে বলল বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে প্রাণের স্ত্রী বলল ওগো প্রিয় স্বামী তুমি আমাকে একলা রেখে চলে গেলে কার কাছে রেখে গেলে যার যার যে আত্মীয় হয় সেই সম্বোধন করে তাকে ডেকে ডেকে কান্না শুরু করে দিল ও মাদারীপুরের প্রিয় যুবক ভাইরা শোনো কোন দুনিয়ার পিছনে আমরা ছুটছি গাইফা তাকুফুরু وكنتم أمواتا فأحياكم فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ছিলে মৃত্যু ছিলে আল্লাহ তারা তোমাদেরকে জীবন দান করেছেন আবার তোমাদেরকে মৃত্যু দেবেন আবার মৃত্যুর পরে তোমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন অবশেষে তোমাদেরকে তার কাছেই ফিরিয়ে যেতে হবে প্রিয় ভাই আমার এই জগতে যেভাবে আমরা এক সময় ছিলাম না আমাদের আসল বাড়ি ছিল কোথায় জান্নাতে যখন আমি এই দুনিয়াতে আসলাম দুনিয়াতে যেভাবে এসেছি ঠিক ওভাবেই বিদায় নিতে হবে যখন আমি দুনিয়াতে এসেছিলাম আমি একটা পোশাকের মালিক হচ্ছিলাম না কি বলে ঠিক কিনা আমি যখন আসলাম তখন আমার মুখে দাঁত ছিল না সত্য খাবার চিনিয়ে খেতে পারতাম না আমি বসতে পারতাম না আমি হাঁটতে পারতাম না চলতে পারতাম না দৌড়াতে পারতাম না আমার কোনো যোগ্যতা ছিল না আল্লাহ ফকরুল আলমী ধীরে ধীরে এই মানুষটাকে বড় করলেন শক্তি দিলেন মুখে দাঁত দিলেন এখন আমি শক্ত খাবার চিবিয়ে খেতে পারি আবার মানুষকে বসার শক্তি দিলেন হাঁটার শক্তি দিলেন দৌড়ানোর শক্তি দিলেন এভাবে আস্তে আস্তে করে যুবক পর্যায়ে যখন পৌঁছলাম তখন আমার উপর লেখাপড়ার দায়িত্ব আসলো এবার আমি দেশের লেখাপড়া করতে করতে উচ্চ ডিগ্রির জন্য বিদেশ পাড়ি জমালাম বিদেশে যাওয়ার পর লেখাপড়া শেষ করে ওই বিদেশকেই কর্মজীবন হিসেবে বেছে নিলাম প্রিয় ভাই আমার বিদেশকে কর্মজীবন বেছে নেওয়ার পর এখন আমার শরীরের কন্ডিশনটা এরকম আমি তো লোহা খেয়ে যেন হজম করে ফেলি ইনশাল্লাহ মাত্র অল্প দুই এক কয়েক মিনিটের মধ্যে আমি আমার আলোচ্য শেষ করে দিচ্ছি কোনো কারণ নেই প্রিয় ভাই আমার যেহেতু সময় অল্প কাটা কাটা কিছু কথা বলে শেষ করে দেয় কি বলা ঠিক এবার যখন এই যুবক বিদেশে গেল যাওয়ার পর তার কাছে শরীরের শক্তিটা এরকম মনে হলো লোহা লোহাকে যেন হজম করে ফেলে পাহাড় তার কাছে তুচ্ছ মনে হয় প্রিয় ভাই আমার কিছুদিন পর দেখা গেল এই যুবকের কানের দুপাশের মাথার চুলগুলো সাদা হয়ে গেছে অর্থাৎ বৃদ্ধকালের মহাচিন মৃত্যুর মহাচিন বিড়াল জন্য আজাদ দিয়ে দিচ্ছে যুবক তোর আর সময় নেই তুই এখন কোন দিকে দৌড়াচ্ছিস তুই এখন মৃত্যুর জন্য প্রস্তুতি নে ওই কবর পথের যাত্রা শুরু হতে যাচ্ছে তোর ওই মৃত্যুর জন্য প্রস্তুতি নে কি বলে ঠিক কিনা কিন্তু ভাই আমার কিছুদিন অতিবাহিত হওয়ার পর এভাবে দেখা যায় আস্তে আস্তে আমার শরীরের কন্ডিশনটা আরো দুর্বল হয়ে আসছে আমি বিদেশে থাকার শক্তি হারিয়ে ফেললাম এরপরে দেশে প্রত্যাবর্তন করলাম দেশে ফেরার পর লাঠি আমার মৃত্যু দিনের সাথী লাঠি ছাড়া আমি এখন চলতে পারি না একদিন রাস্তার এক পাশ দিয়ে পুজো হয়ে লাঠির ভর দিয়ে আমি হাঁটতেছিলাম মাথা নিজ পথে দিয়ে এক টলফুটের যুবক আমাকে দেখে বলেছিল ও বৃদ্ধ তুমি এই রাস্তা দিয়ে কি তালাশ করছো এবার বৃদ্ধ উত্তর দেয় এই রাস্তা দিয়ে আমি আমার যৌবন কাল হারিয়েছি সেই যৌবন কালকে আমি তালাশ করছি এবার যুবক উত্তর দেয় ও বৃদ্ধ জলধারা চলগুন আর কোনদিন বৃদ্ধকালে ধরে ফিরে আসবে না আসবে না কি বলে ঠিক প্রিয় ভাইয়ের আমার এর কিছুদিন যাওয়ার পর আমি এখন বাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করি বাজার ঘাটে যাইতে পারি না কিছুদিন যাওয়ার পর আমার শরীরের অবস্থাটা এরকম ঘর থেকে বের হতে পারি না ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলাম এর কিছুদিন পর আমার শরীরের অবস্থাটা এরকম হয়ে গেল আমি যে খাটে শুয়ে থাকতাম ওই খাটের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলাম খাটের উপর একবার সই একবার বসি একবার দাঁড়াই এভাবে আমার দিন যায় কিছুদিন পর এভাবে চলতে চলতে আমি এখন বসার শক্তিটা হারিয়ে ফেললাম ওই শু অবস্থায় একটু গোড়াগুড়ি খেতে হয় এই অবস্থায় আমার দিন যায় কিছুদিন পর আমার শরীরের দুর্বলতা এতই দুর্বল হয়ে গেল নড়াচড়াও করতে পারি না সচেতনরা যেভাবে শুয়ে রেখে ওইভাবে শুয়ে থাকতে হয় পায়খানা পুরসা ওই শোয়া অবস্থায় হয়ে যায় আমার প্রিয় যুবক ভাইরা একটু খেয়াল করো কোন রঙ্গিন দুনিয়ার পিছনে আমরা ছুটে কিছুদিন পর আমার পিঠে খোঁজ পড়ে গেল আত্মীয় স্বজনেরা বাজার থেকে ফার্মেসি থেকে মরম এনে মরম লাগায় আমার ঘাড়কে ভালো করার জন্য ওই ঘাড় ভালো হয় না কি বলে ঠিক কিনা ভাইরা কিছুদিন পর দেখা গেল আমার মাথার আঙ্গুরের মাথার দিক থেকে উপরের দিকে নিস্তেজ হয়ে আসছে শীতল হয়ে আসছে ঠান্ডা হয়ে আসছে পাশে বসে এমন তো অবস্থায় আমার বুকের ঝুকঝুকিটা বাকি আছে পাশে বসে আমার স্ত্রী কালিমা তালকিন দিচ্ছে আমার মেয়েরা সুরা ইয়াসিন পাঠ করছে সন্তানরা কোরআনের তেলাওয়াত করছে এমন তো অবস্থায় আমার মনের ভিতরে অনেক কথা আমি আমার স্বজনদেরকে বলে যাব কিন্তু আমার বলার ভাষা নেই আমার শক্তি নাই আমি বলতে পারছি না মুক্তি আমার কথা বের হচ্ছে না প্রিয় ভাইয়া এমন তো অবস্থায় শুধুমাত্র আমার চোখের দুপাশ দিয়ে অশ্রু ঝরছে এভাবে আমি কান্নায় শুরু করে যাচ্ছি কিন্তু আমার মুখের শক্তি নাই যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমি পৃথিবীবাসীকে বলে যাব বলতে পারছি না হঠাৎ দেখে গেল তার বুকের দুধ দুটা বন্ধ হয়ে গেল সন্তান চিৎকার করে কান্না শুরু করলো ওরে বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে মেয়ে বলল বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে প্রাণের স্ত্রী বললো প্রিয় স্বামী তুমি আমাকে একলা রেখে চলে গেলে কার কাছে রেখে গেলে যার যার যে আত্মীয় হয় সেই সম্বোধন করে তাকে ডেকে ডেকে কান্না শুরু করে দিল ও প্রিয় যুবক ভাইরা শোনো কোন দুনিয়ার পিছনে আমরা ছুটছি এতক্ষণে কি আমার শেষ গোসল দেওয়ার জন্য বোরের পাতা দিয়ে পানি গরম শুরু হয়ে গেল কেউ চলে গেল বাজারের কাপড়ের কাপড় আনতে কেউ চলে গেল আমার শেষ কবর স্থান যেখানে আমি মৃত্যুর পরে থাকব সেই কবর করতে কেউ চলে গেল মাইকে হেরান করতে এভাবে কাছে ব্যস্ত হয়ে গেল কিছুক্ষণ পরে পানিকরণের কার্যক্রম শেষ হয়ে গেল এখন আমাকে শেষ গোসল দেওয়ার জন্য আমার ওই বাড়ি থেকে আমার ওই ঘর থেকে বের করা হচ্ছে যেই ঘর আমার চাকরির টাকা দিয়ে আমি উপার্জন করে নির্মাণ করেছিলাম যেই ঘর আমি আমার মাথার দাম পাই ফেলে উপার্জন করেছিলাম এই যে আমাকে আমার ঘর থেকে বের করা হচ্ছে আর কোনদিন কিন্তু আমাকে এই ঘরে আর ফিরিয়ে দেওয়া হবে না ফিরে দেওয়া হবে না ফিরে দেওয়া হবে না কি বলে ঠিক কিনা ভাইরা গোসল হয়ে গেল গোসলের পর পুরুষ হলে তিন টুকরা কাপড় সাদা কাপড় মহিলা হলে পাঁচ টুকরা যার যার কাপড়ের ভিতরে ঢুকে দেওয়া হলো মাথার কাছে একটা বাঁধন দেওয়া হলো মাঝখানে হাতের কাছে ধ্বংস সব বাহাদুরি শেষ আজকে তোর কোনো বাহাদুরি নাই হাতের কাছে পাথর দেখে বলে কিরে তোর সেই শক্তি কোথায় এই হাত দিয়ে কোরআনের পূজায় কত দেশের টাকা নষ্ট করেছিস কত জনের হক নষ্ট করেছিস কত জনকে আঘাত দিয়েছিস কই তোর সেই শক্তি সব শক্তি শেষ পায়ের কাপড় যেজন দেখে বলে কিরে পা দিয়ে কতজনকে আঘাত করতে দৌড়াইছিলি তোর শক্তিও শেষ সব পাহাড়ি শেষ এতক্ষণে মুসল্লি ভাইরা আমার জানাবার নামাজ পড়ছি বাড়িতে চলে এসেছে ইমাম সাহেবকে কবর দেওয়া হয়েছে ইমাম সাহেব চলে আসছে ইমাম সাহেবের নেতৃত্বে আমার শেষ বিদায়ের জন্য জানাজার নামাজ হয়ে গেল এবার জানাজার নামাজের শেষে চার পালকিত চড়াইয়া আমাকে ওই বাঁশ বাগানের দিকে নিয়ে চলছে যে বাঁশ বাগানে আমি দিনের বেলায় ভয় কি বলে ঠিক কিনা দেখতাম দূর থেকে টিম টিম করে জোনাকি পোকা জ্বলছে আমি খুব ভয় করতাম বাইরে থেকে যখন ওই ভয়ঙ্কর অবস্থা দেখতাম অন্ধকার জগৎ দৌড়িয়ে আমি ঘরে চলে যেতাম আজকে তো দৌড়ানোর সুযোগ নেই কই পালাবো কই দৌড়াবো এত চিৎকার করছি কে আমার চিৎকার শোনে না মানুষ আর জিন ব্যতীত সবাই শুনতে পায় এই মানুষ যদি ওই ব্যক্তি ব্যক্তির কান্না শ্রবণ করতো তাহলে তাকে আর ভয়ঙ্কর গর্তের দিকে দিত না যাই হোক নিয়তির খেলা এটাই বিধানের খেলা এটাই সবাইকে যেতে হবে ওই ঘরে সবাইকে একদিন মৃত্যুর পেয়ালায় পান করতে হবে এবার যখন ওই কবর নামক ঘরে নামানোর পালা তিনজন ব্যক্তি নামত একজন ছিল বন্ধু আরেকজন ছিল নিজের আপন ভাই আরেকজন ছিল কলিজার টুকরার সন্তান এবার মৃত্যু ব্যক্তি ভাবে এই পৃথিবীর সবই নিষ্ঠুর সবাই আমার সাথে গাদ্দারিমূলক আচরণ করত এই তিনজন ব্যক্তি আমার আপন এরাই আমার সঙ্গের সাথী হবে কিছুক্ষণ পরে দেখা গেল আমার নামানোর পর ওই কোকো কোকোকোলার বন্ধু যেই বন্ধুকে কোকো কোকোকোলা খাওয়াইছিলাম ওই বাস ডেকে চায়ের দোকানে তাকে চা খাওয়াইছিলাম ওই বন্ধু আমার সাথে নিশ্চুরতার আচরণ করলো ওই মৃত্যু ব্যক্তিকে রেখে বন্ধু কিন্তু কবরের সাথে হয় না না পেরে কবর থেকে উঠে চলে যায় কি বলে ঠিক কিনা এবার মাঝখানের বাইকে মনে করলাম ভাই থাকবে আমার সন্তান থাকবে ভাই ভাইয়ের জন্য কি না করে রে ভাই ও ভাই ভাই যদি শোনে আমার ভাইকে অবক মারছে তাহলে ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য জীবন বাজি রেখে সামনে খাড়িয়ে যায় কি বলে ঠিক না এই ভাইকে দেখা গেল না পেরে উঠে চলে গেল সর্বশেষ পরে করলাম আমার সন্তানের জন্য আমি কি না করেছি সন্তানের জন্য একজন পিতা কি না করে কিছুক্ষণ পর দেখা গেল সন্তান আমার সাথে কেমন যেন একটা আচরণ ভাব শুরু হয়ে গেল কাপড়ের কাপড় চেহারা থেকে একটু সরিয়ে বাবার চেহারা হাত করে দিচ্ছে ও বাবা তোমার জন্য কিছু করতে পারি নাই তুমি শুধু আমাদের জন্য করেছো আজকে তোমার বাড়ি দিয়ে বাড়ি হলা তোমার ঘর দিয়ে ঘর হলা তোমার টাকা দিয়ে টাকা হলা তোমার সম্পদ দিয়ে সম্পদ হলা বাবা তুমি শুধু কষ্টই করে গেলে কিছুই তোমার জন্য করতে পারলাম না দুঃখ নিয়ে না কষ্ট নিয়ে না মাফ করে দিও বাবা তোমার সাথে এখানে বিদায় আর দেখা হবে আসলে বর্তমানে আর কোনদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না এবারে কলিজার টুকরার সম্পাদক ওই পিতাকে রেখে লাভ মেরে উঠে চলে যায় সবাই চলে গেল এবার বাসের সামানা দিয়ে মাটি দেওয়া শুরু হলো সবাই এই দোয়াটা পাঠ করলো মেধা খোলা নাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার মাটির ভিতরে তোমাকে ফিরে দেওয়া হলো আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করানো হবে এই দোয়াটা পাঠ করে সবাই আমার বুকের উপর হাজার হাজার মন টনকে তোর মাটি চাপা দিয়ে সবাই চলে যায় সবাই চলে যায় কেউ আমার আপন হয় না কি বলে ঠিক না ওই কবরে যে আমার আপন হবে সে কে বলেন তো দেখি আমার রব কে চিৎকার দিয়ে বলেন রব আমার আল্লাহ যারা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই তুমি ছাড়া আমাদের কোনো পালন করতে নাই